নমস্কার প্রিয় দর্শক রাম কেন তার সব থেকে প্রিয় ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আপনিও যদি রামায়ণের এই ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন নমস্কার একবার দেবশ্রী নারদ বশিষ্ঠ বিশামিত্র সহ সমস্ত মহান যোগী ঋষি ও ব্রাহ্মণগণ একটি সভায় উপস্থিত হয়ে আলোচনা করতে লাগলো যে কোনটি বড় শ্রীরামের ব্যক্তিত্ব না তার নাম সংকট মোচন মহাবলী হনুমানও এই সভায় উপস্থিত ছিলেন তো উনি কিছুই বলছিল না কেবল মৌনভাবে সকলের মতামত শুনছিলেন দেবর্ষী নারদের মত ছিল যে ভগবান রামের নাম তার ব্যক্তিত্বের থেকেও বড় আর উনি এটা প্রমাণও করতে চেয়েছিলেন সবার সমাপ্তির পর যখন সমস্ত ঋষিদের যাওয়ার সময় হল তখন নারদ মুনি হনুমানকে বলল সকলকে বিদায় জানাতে একদম অন্তিমে বিদায় জানানোর কথা বলল যদিও তিনি একজন রাজা ছিলেন হনুমান নারদের কথা মতো একে একে সকলকে বিদায় জানাতে শুরু করল আর বিশ্বামিত্রকে দেখেও না দেখার ভান করল নিজের উপহাসের জন্য বিশ্বামিত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল এবং হনুমানের এই আচরণের জন্য তিনি রামকে বললেন হনুমানকে মৃত্যুদণ্ড দিতে ভগবান রাম তার ভক্ত হনুমানকে খুবই ভালোবাসত কিন্তু বিশ্বামিত্র তার গুরু ছিলেন গুরুর আদেশের জন্য রাম হনুমানকে মৃত্যুদণ্ড দিতে রাজি হলেন হনুমান যখন এই বিষয়টি জানতে পারলেন যে শ্রীরাম তাকে মারতে আসছে তখন উনি কিছু বুঝতে পারছিল না যে এরকম কেন হচ্ছে তখন দেবশ্রী নারদ হনুমানকে রাম নাম জপ করতে বলল একটি বৃক্ষের নিচে বসে হনুমান রাম নাম জপ করতে থাকে শ্রীরাম ওইখানে পৌঁছানো মাত্রই তিনি হনুমানের উপর তীর চালানো শুরু করে কিন্তু রাম নামের প্রভাবে হনুমানকে একটি তীরও স্পর্শ করতে পারে না যখন শ্রীরাম এ ঘটনা দেখল তখন সে মনে মনে বলতে লাগলো যে ভক্ত আমার নাম জপ করছে তাকে আমি কেন কেউই কিছুই অনিষ্ট করতে পারবে না নিজের অস্ত্র বিফল দেখে শ্রীরাম আরো দিব্য অস্ত্রকে আহ্বান করে কিন্তু হনুমানের সামনে সবই বিফল হয়ে যায় কিন্তু গুরুর আদেশ পালন করার জন্য শ্রীরাম এবং সব থেকে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্রকে আহ্বান করে কিন্তু আবারও রাম নাম জপ করতে থাকা হনুমানের উপর এরও কোনো প্রভাব পড়ল না পৃথিবীতে প্রলয়ের মতো সংকট আসতে দেখে নারদ মুনি বিশ্বামিত্রের কাছে গিয়ে সবকিছু সত্য বলে দিলেন এরপর বিশ্বামিত্র শ্রীরামকে আদেশ থেকে মুক্ত করে দিল দেবর্ষী নারদ এটা প্রমাণ করে দিল যে রাম নাম স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের ব্যক্তিত্ব থেকেও অনেক শক্তিশালী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে নমস্কার